নিজেকে অভিনেতা হিসেবে কত নাম্বার দেবেন দশে শূন্য আমরা এটাকে বিনয় হিসেবে ধরে দিলাম হ্যাঁ। আপনার স্বপ্নের নায়ক রাজ্জাক স্বপ্নের নায়িকা স্বপ্নের নায়িকা সেরকম কেউ নেই কার সাথে কাজ করতে বেশি ভালো লাগে পপি মৌসুমি শাবনুর পূর্ণিমা শাবনুর খুব ফ্রেন্ডলি বেস্ট কোয়ার্টিস একটা নাম বলতে হবে we don't need any explanation কার সাথে কাজ করতে বেশি ভালো লাগে আপনার কো আর্টিস্ট সবচেয়ে ভালো কে পপি সাপ পূর্ণিমা ওকে um, এখন কার অভিনয় বেশি ভালো লাগে রিয়াজ সাকিব ফেরদৌস ফেরদৌস ওকে প্রেমের সংজ্ঞা কি প্রেমের কোনো সংজ্ঞা নাই তবে আমি মনে করি অনুভূতি আপনি দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান ফিল্মে ফিল্মে ওকে কতদিন বাঁচতে চান বাঁচার অনেক ইচ্ছা তবে ভাগ্যে কি আছে জানি ওকে <laughs> লাস্ট প্রশ্ন কি ভয় পান ব্ল্যাকমেল